মামুনা আয়কে কন্ডে আয় তো এখন রিয়াদ মোর্শদ বাইয়ে দোয়ানত ওই মামুনের দোয়ান দেখছেন না হেবে ও রাজা দেখছেন না মামু খুবই ব্যস্ত সেফি তুলু চুলের ফলা ফাইনাল লাগে চলো আর যাই কিনে বাদ খাইও আর মামুর কিছু সিনিয়র আছে ভিতরে অসাধারণ আমি অনেক মাঝে কিছু ধরে দিনমু এখন বোধ লাইন বোধ লাইন রে নোভার দে নলা নলা আর খোয়াল খুবই ব্যস্ত খালি বিরিয়ানি প্যাকেট কর দে উদুম কেলানি বিরিয়ানি প্যাকেট উদুম কেলানি খালি প্যাকেট কর দেয় পার্সেল সর পার্সেল পার্সেল হেভি বেসা দে মাও দোয়ানত সুগন্ধ টিকে নোজার মাংস বরফুর মাংস দরবার খানা খুবই ব্যস্ত চলার চল ওনারা বকুন চলে এবেন দোয়ানত আমি বিরিয়ানি লই দেখেন না বিরিয়ানি একটা ডিম আর একটা চিকেন তো আমি কিছু খাইম মাঝে কেউ মুখ টুক নু লাগা দিয়ে ফ্যাট কনে বাড়ি বেরতে আর আর পাশে কাকা নলাধিকার সুগন্ধ ভরপুর আর সুগন্ধ দিয়ে খাই খাই ফেলাই এত দুপার দি নলা সুগন্ধ খাই র ফ্যাট বড়িয়ে বুকে ওনার আর সন বদার একটা চিকেন আর কথা ആർക്ക് സിറ്റെങ്ങിയ കഥ ബോധ ആരെയും കുറിറാം സോ ആ ഇന്ത്യ ജിക്കിലെയും കയ്യും ফ্যাট ভরে খাইও কে বলে কেউ মুখ নুখ লাগা দিও না তোর যদি ফ্যাট করে নিবার এইগুলো এই দরবারি খানা দেখ না ফুরে মাংস ভরপুর আর আর পাশে দুই বদা দরবারে বিরিয়ানি লইয়ে তারা খার পশুর সুগন্ধ এত দুপাত দিয়ে নাকের দিয়ে চলে গিয়ে নমজন সুগন্ধ বরফুর রিয়াদ মোর্শেদ বাইয়ে দুয়ানত ওনারা সব চলে ইউন বাই খুবই ব্যস্ত ব্যাক নির্দেশনা দেখ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ ওনারা দুয়ে রাখছি আন্টি ক্যালসা লেফারেন্ট করে দিতে পারি সমস্যা নেই ঠান্ডা গাইয়ের অজম অরম অজন্ত করম করিব নইলে তো মুখ টুকলা দিলে সমস্যা সর্বনাশ দেখছো না আর বাইয়ের ডাইলগ এটা ব্যাক জায়গা জ্বলে বাইয়ে অনার চাইলে আইয়েরও আনন্দ করতে পারেন প্রতি ফ্রেমে ফ্রেমে আর বদ্দার ডায়লগ রিয়াদ বদ্দার ডাইলগ সো অনর্গমাতে কিছু দেখায় বদ্দা কেন চল এক না ডাইলগ একটা বহুত ডাইলগ লটকি আছে ওনার চাইলে ভালো একটা ভিউ পাইবেন দারুণ পরিবেশ সুস্বাদু পরিবেশ ওনার খাইয়েরও মজা পাইবেন দেখতেও মজা পাইবেন খাইয়েও মজা পাইবেন আর আতা দিয়ে দুশো টিয়া তো এই দুশো টিয়া দিয়ে বিল দিয়ে বদ্দার <clears throat> হ্যাঁ, দোকানে বোধ খাইলাম বহুত কিছুর ইয়ে পাইলাম সুন্দর সুন্দর ভিডিও অনেক মাঝে দেখাইলাম সো বদলায় কিছু কেন সেলফি তুলুম ফুরবে নইলে মানুষের মাথা থাকতো না সো বদলায় পদ্মরা কেন আর বদ্দারা দরম ফুরিব দৌড়িয়ে কথাবার্তা কম ফুরিব তার কিছু মোনারে কি খবর কি অবস্থা মোনা এই তো হয়তো ভালো ভালো সাজ্জাদ হোসেন ব্লগ একে সাপোর্ট করতেছি থ্যাংক বোয়া যাতে আরো বেশি বেশি ভিডিও বানা সুন্দর সুন্দর ভিডিও বানা শুভকামনা রইলো ওর ভিডিও শেয়ার লাইক ভালো মতো দিও কত দূরের দূর